দু সালের আরেকটি ট্রাস্টেড অ্যাপস যেটি সম্পূর্ণ বাংলাদেশি অ্যাপস যেটিতে আপনি খুব সহজেই আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে কাজে লাগিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এই অ্যাপসটিতে কাজ করতে হলে আপনার কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো রকম টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই এবং অন্য কোনো কারো হেল্পের প্রয়োজন নেই জাস্ট আপনি আমার দেখানো পদ্ধতি অনুসারে স্টেপ বাই স্টেপ আপনি ফলো করলেই খুব সহজেই ঘরে বসে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এবং এই অ্যাপসটিতে কাজ করতে গেলে আপনার গুগল প্লে স্টোরে যেতে হবে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এখানে যে একটি ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি গেলে সরাসরি আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এই যে বেল আইকনের অল ক্লিক দিয়ে রাখবেন যাতে করে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন এবং বেশি বেশি লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে সাথে থাকুন পরবর্তী যে কোনো ভিডিওয়ের নোটিফিকেশন পাওয়ার জন্য আরেকটি স্পেশাল অনুরোধ জানাবো আপনি যদি আমার নতুন চ্যানেল সম্পর্কে এখনো না জানেন মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটা এনেবল করে দিন যাতে সবার আগে অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সো ফিরছে একটু পরে সাথে থাকুন অলরাইট কিন্তু অ্যাপসটির মধ্যে চলে এসেছি আমি কম্পিউটার দেখাচ্ছি এরপর আমি মোবাইলে চলে যাব আমি আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে দ্য ফুটবল অ্যাপস এবং এটি সংক্ষেপে বলা হয় টি এ আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে কোনো অ্যাপস বা যে কোনো ওয়েবসাইটে কাজ করতে হলে কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে অ্যাপসটির ইউজার কেমন তার মানে এখানে ইউজার দেখা যাচ্ছে দু জন পাশাপাশি আপনি এখানে রেটিং যদি দেখতে চান তাহলে একটি অ্যামেজিং রেটিংস রয়েছে ফোর পয়েন্ট সেভেন অর্থাৎ পাঁচের মধ্যে প্রায় চার দশমিক সাত অনেকেই কিন্তু এখানে রিভিউ দিয়েছে এবং মোটামুটি আপনি এগুলো দেখার পরে ট্রাস্ট করে নিতে পারেন যে কোনো অ্যাপস বা ওয়েবসাইট আসলে সে পেমেন্ট করবে কিনা এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়েছে এবং এই ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই যে কোনো প্রবলেম আপনি সলভ করে নিতে পারেন সো চল চলুন শুরু করা যাক আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি পা করে চলে আসলাম গুগল প্লে স্টোরের মধ্যে দ্য ফুটবল অ্যাপ টি F A by Panda H US এখানে আপনি ওপেনে ক্লিক করলে জাস্ট আপনি প্রবেশ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটিতে এই অ্যাপসটিতে আসার পর প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনাকে একটি কোড দিতে হবে কোড দিলে সুবিধা কি অর্থাৎ আপনি সাইন আপ করার সাথে সাথে কোড ইউজ করে আপনি এখানে নির্ধারিত যে পয়েন্টটা বরাদ্দ রেখেছে সেই পয়েন্টটা কিন্তু আপনি এখানে এনশিয়ার করে নিতে পারেন সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি কোড দেওয়া থাকবে সেই কোডটি অবশ্যই আপনি ইউজ করবেন ইউজ করে আপনি এখান থেকে নির্ধারিত পয়েন্টটি পাবেন এবং আমি এই কোডটি ইউজ করছি আশা করি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোডটি দেওয়া থাকবে সেই কোডটি আপনি একইভাবে ইউজ করলে আপনি পয়েন্টগুলো পেয়ে যাবেন অলরাইট এরপর আমি সাইন আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করার পর জাস্ট আপনাকে লোডিং হতে একটু সময় নেবে এরপর একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি এখানে তাদের সাথে কানেক্ট থেকে যাবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে জাস্ট একটু চেকিং হচ্ছে চেকিং হওয়ার পর আপনি একটি পাসওয়ার্ড দিবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে জাস্ট আপনার ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ ইতিমধ্যে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও পেয়ে যেতে পারেন এবং বেশি বেশি শেয়ার দিন যাতে করে আপনার মতো সবাই উপকৃত হতে পারে এবং লাইক না দিলে লাইক দিন সো চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত সাইটটিতে তার মানে অ্যাপসটিতে এই অ্যাপসটিতে আসার পরে অর্থাৎ এই আসার পরে আপনার করণীয় হচ্ছে যে প্রথমে এখানে অনেকগুলো ক্লাব দেখা যাচ্ছে জাস্ট আপনাকে যে কোনো একটি ক্লাব আপনি পছন্দ করবেন আপনার যেটি ভালো লাগে সেই ক্লাবটি আপনি পছন্দ করবেন সো আমি একটি ক্লাব পছন্দ করছি উপরে যেটি রয়েছে U E F A champion league এই চ্যাম্পিয়ন লিগে ক্লাব ক্লিক করার পর জাস্ট একটু লোডিং হতে সময় নেবে আপনাকে একটু ওয়েট করতে হবে সেই পর্যন্ত এরপরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে আপনি কাঙ্ক্ষিত আপনার ইন্টারফেসে চলে যাবেন এখানে আসার পরে প্রথমত আপনি এখানে হোম একটি ইন্টারফেস দেখতে পাবেন হোম ইন্টারফেসটি দেখার পরে আপনি এখানে এখানে যে ম্যান আইকনটি রয়েছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে আমি দেখাচ্ছি যে এখানে একটি ম্যান আইকন রয়েছে এই যে ম্যান আইকন ম্যান আইকনটি দিয়ে আপনাকে ক্লিক করতে হবে সো ম্যান আইকনে ক্লিক করছি ম্যান আইকনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টি সি এবং পয়েন্ট টু টি সি এবং এখানে যে আনলক রয়েছে এটিকে আনলক অবস্থায় রয়েছে সুতরাং এটি এটিতে আমি ক্লিক করছি ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে this may take a minute এখানে আসার পরে রিকোয়েস্ট ইয়োর ওয়ালেট অর্থাৎ আপনাকে যে পয়েন্টটি তারা দিবে সেটি কনফার্ম করে নিতে হলে অবশ্যই রিকোয়েস্ট ইয়োর ওয়ালেটে ক্লিক করতে হবে ফোন ভেরিফিকেশন করে ফেলতে বলেছে সুতরাং আমি ফোন ভেরিফিকেশনটা করছি আশা করি আপনি এখানে ফোনটা দিবেন এখানে দেখা যাচ্ছে প্লাস এইট এইট জিরো এরপর আপনি জিরোর পরে যা তাকে আমরা সাধারণত ওয়ান দিয়ে শুরু করি সো আমি ফোন নাম্বারটা দিচ্ছি এরপর একটি কোড চলে আসবে কোডটা আমাকে বসাতে হবে সেই কোডটির জন্য আমি অপেক্ষা করছি পাঁচ ডিজিটের কোডটা এসছে এরপরে ভ্যালিডেটে ক্লিক করবো ভ্যালিডেটে ক্লিক করার পরে দেখুন এরপরে কি আসে জাস্ট আপনাকে এই কাজটুকু করতে হবে নির্ধারিত পয়েন্টটি পাওয়ার জন্য এরপরে রিকোয়েস্ট ইয়োর ওয়ালেট রাইট দেখতে দেখতে আমি আমার মোবাইলটি যখন ভেরিফিকেশন করে ফেলেছি মোবাইল ভেরিফিকেশন করার পরে আমার এই পয়েন্টটি আমি পেয়েছি প্রায় একশো তিন দশমিক নয় হাজার পয়েন্ট এই একশো তিন দশমিক নয় হাজার পয়েন্টের এগেনস্টে মিনিমাম আপনি অবশ্যই আপনি যদি এই পয়েন্টটি পান যেহেতু আমি পেয়েছি অবশ্যই আপনি পাবেন সেজন্য আমি এখানে দুই ডলার অবশ্যই পেয়ে যাব তার মানে কথা ক্লিয়ার সেটি হচ্ছে সাইন আপ করার পরিপ্রেক্ষিতে আপনি এখান থেকে খুব সহজেই যে পয়েন্টটি পাবেন এখানে পর্দা দেখতে পাচ্ছেন একশো তিন দশমিক নয় হাজার পয়েন্ট এবং এটির অ্যাগেনেস্টে আপনি খুব সহজেই দুই ডলার মতো এখান থেকে উইড্রো করে নিতে পারবেন এই গেল সাইন আপ করে কিভাবে আপনি এখান থেকে পয়েন্ট কালেকশন করবেন সেটি দেখালাম এবার আপনার কিভাবে রেফার করবেন সেটি আমি দেখাচ্ছি রেফার করে করে কিন্তু আপনি এখান থেকে প্রায় একশত পঞ্চাশ টাকা কিন্তু এনশিওর করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় প্রেডিক্টেটের মধ্যে তিনটি রয়েছে এই তিনটির মধ্যে আপনি এখানে দুটো দেখতে পাচ্ছেন যে আপনি যদি এটি এটির সাথে কানেক্টেড হন তাহলে অবশ্যই থার্টি পয়েন্ট পাবেন এটিও থার্টি পয়েন্ট পাবেন তার মানে এখানে যদি আপনি বেশি বেশি করে পয়েন্ট জেনারেট করেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে ডলার উইড্রো করে নেওয়ার সুযোগ পাবেন তারপরে সেটি আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন সো এখানে আমি প্রেডিক্টেডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে থার্টি পয়েন্ট রয়েছে এবং থার্টি পয়েন্ট দুটোতে রয়েছে এটিতে আমি যদি জয়েন হই তাহলে অবশ্যই এখানে আপনি নির্ধারিত যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো এখান থেকে আপনি কালেকশন করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সাইন আপ করে নেওয়ার পরে আমি এখান থেকে একশত তিন দশমিক নয় হাজার ডলার নয় হাজার পয়েন্ট পেয়েছি এবং পাশাপাশি সেটি কিভাবে বিকাশে পেমেন্ট নিতে হয় সেটি আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং এখানে আরও আমি পয়েন্ট যখন কালেকশন করব সেই পয়েন্টগুলো জমা করে কীভাবে উইড্রো করে নিতে হয় সেটি আমি নেক্সট ভিডিওতে দেখাবো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং অনুরোধ জানাচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে তার মানে রেফার কোড সেই রেফার কোডটি যদি আপনি ইউজ করেন তাহলে এখান থেকে প্রায় দেড়শত টাকা পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন তার মানে আমি আবার বলছি যে রেফার কোডটি ইউজ করে প্রত্যেক রেফার থেকে আপনি দেড়শত টাকা করে আর্নিং জেনারেট করতে পারেন তাহলে দুটো উপায় এখানে প্রথমত আর্নিং জেনারেট করা যায় প্রথমত হচ্ছে আপনি সাইন আপ করে এখানে যে নির্ধারিত পয়েন্টটি পাবেন সেই পয়েন্টের জন্য দুই ডলার পাচ্ছেন পাশাপাশি রেফার করে করে দেড়শত টাকা নিতে পারবেন সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার দিন লাইক দিন কমেন্ট করুন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন সবার আগে এই ধরনের অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সুতরাং আরও একটি অনুরোধ সেটি হচ্ছে মেক মানি অনলাইনের সাথে এখনও কানেক্টেড না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভের সাথে জুড়ে থাকবেন I'll catch you guys in my next video till then take care